আমরা প্রতিনিয়ত এই জানেন ডেটা ইনকাম প্রুফের ভিডিও দিয়ে থাকতেছি শুধুমাত্র আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য আপনারা যারা অনলাইনে এখন পর্যন্ত একটি টাকা ইনকাম করতে পারেন না আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাদেরকে ইনকাম করিয়ে দিতে পারবো সেইটুকু গ্যারান্টি আমরা দিতে পারতেছি আমাদের সাথে কাজ করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবেন আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিতে ভিডিও দিয়ে থাকতেছি আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইটিকাল মানি মেকার এখানে প্রতিদিন ইনকাম প্রোগ্রামের ভিডিও দিয়ে থাকা হচ্ছে এখানে আপনারা প্রতিদিন ইনকাম প্রোগ্রামের ভিডিও দেখতে পারবেন অনেক সময় ব্যস্ততার কারণে দেওয়া হয় না আজকের আর্নিং প্রুফ আজকের আর্নিং প্রুফ আছে পাঁচশো একাশি ডলার প্রতিদিনই আমরা পাঁচশো এক হাজার দুই হাজার এরকম উইড্রল দিয়ে থাকি এবার আমরা এক হাজারের উপরে কখনোই যাই না আমরা সরি নয়শোর উপরে কখনোই যাই না তার একটি কারণ প্রতিটা কাজের একটি লিমিট থাকে সো লিমিটটা আমরা ক্রস কখনোই করি না আমরা সবসময় চেষ্টা করি যে আমরা নয়শোর নিচে থাকতে যে কারণে আমরা কখনোই হাজারের উপরে পেমেন্ট উইথড্রল করি না আপনারা যারা অনলাইনে এখন পর্যন্ত আর্নিং করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের আমাদের টিমে জয়েন করিয়ে নেওয়া হবে আমরা প্রতিনিয়ত এই কারণে ভিডিও দিচ্ছি যাতে করে আপনারা আমাদেরকে ট্রাস্ট করেন এখন বর্তমান অনলাইন আর্নিং এ প্রচুর ভিডিও পাবেন কিন্তু সহজ পন্থা ভাবে কিভাবে ইনকাম করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে কেউ শিখাবে না আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে কাজ দিচ্ছি যদি আমাদের ইনকাম আমাদের কাজ দেখে আধা ঘন্টার ভিতর যদি ইনকাম না হয় আমরা সম্পূর্ণ পেমেন্ট ফেরত দিয়ে দেবো